গুড মর্নিং ফ্রেন্ডস আমার YouTube channel Life and Livings চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমার লাইফ অ্যান্ড লিভিং চ্যানেলে এটা ফার্স্ট ব্লগ তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাচ্ছিলাম তো তারই ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য করলাম তো তোমরা দেখতে থাকো দেখলেই বোঝা যাবে যে আমি কোথায় যাচ্ছি আর সকাল সাড়ে চারটে তো মানে ভোরবেলায় বেশ বৃষ্টি হয়েছিল ষোলো তারিখ রাত্রিবেলায় তো ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডাও ছিল বেশ ভাল লাগছিল আর পুরো রাস্তাটা দেখলেই বুঝতে পারছো বৃষ্টি যে হয়েছে পুরো জল জল হয়ে আছে আর এটা হলো বেশ মানে এই ভিডিওটা অনেকগুলো মানে ভিডিও থাকে খুব আনন্দের মুহূর্তে আবার অনেকগুলো একটু আনন্দের মুহূর্তে নাও হয় হয় না তো আমার এই ভিডিওটা এত বেশি আনন্দের না তো আমি যে জায়গাটায় এখন ভিডিওটা করছি তো তোমরা দেখলেই বুঝবে যে এই ভিডিওটা কেন আনন্দের নয় তোমরা ভিডিওটা দেখো তো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমরা গন্তব্যস্থলে চলে এসেছি বুঝতেই পারছো তো আমি বয়সটা অনেকটাই রাত্রিবেলা দিচ্ছি আমার এটা সকালের ব্লগ আর এটা আমার নতুন চ্যানেল ফার্স্ট ব্লগ তো আগেই বললাম তো সবাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবে কারণ আমার যেন প্রত্যেকটা ব্লগ তোমরা দেখতে পারো আর তোমরা কি ব্লগ দেখতে চাও সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি তোমাদেরকে তোমাদের কমেন্টগুলো মানে অবশ্যই চেষ্টা করব রাখার জন্য সেই রকম ব্লগই আমি তৈরি করব আর এই দেখো এবার তো পুরোই বুঝে গেছো আমি কোথায় এসছি এটা হলো আমাদের পিসিমণি তো উনি চলে যাচ্ছে ত্রিপুরাতে উনি এসেছিল আমাদের এখানে একটা মানে কাজে তো উনি চলে গেল আর মানে এখন আমরা ওনাকে দিয়ে আমরা বেরিয়ে পড়ছি সেই সকাল মানে তখন সাড়ে পাঁচটা বেজে গেছে আমরা যখন বেরিয়েছি তো তারপর আর ভিডিও করতে পারিনি কারণ মনটা এত বেশি ভালো ছিল না পিসিকে ছেড়ে দিয়ে আসছি আর যে পাশে দেখলে রেড কালারের জামা এটা আমার বোনও টাটা বন্ধুরা